বলছি যে আপনার হ্যাঁ। এক মিনিট এক মিনিট ট্রেন আমার হাত ঢুকছে হ্যাঁ দেখো দেখো হ্যাঁ। সুইচ অফ করে রেখে দিয়েছে বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমি একটু দেবেন আমি একটু হ্যালো করবো হ্যাঁ, কে কে ফোন কেন দেবা কি করবে ওই বাবা আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করব কাকু কাকু দু নম্বর সিধু বসলেনটা কোথায় এই শুনুন রামকৃষ্ণ দিদি বলছি হ্যাঁ আমার ব্যাগ হারিয়ে গেছে আমার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি বাবাজি বাবা রে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছেই আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল দেখিয়েছিলাম গিয়েছিলাম মাথা ঢুকেছে ওরে বাবা মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে বলেই যা ওরে তো তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল ওই দেখো আমার ট্রেনের গল্প এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম আপনাকেও ধরিয়ে দেবো ভাইজি বলুন কোন ট্রেন ধরবে হ্যাঁ আমি বলি আমি আপনি আমি এই যে ট্রেনে রয়েছি ট্রেনে ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে এত মদ কেউ খায় কত মদ খেয়েছেন আপনি বলুন শুধু কন্টেন্ট ধরবেন সেই জন্য Waram Krishna ke? Katanya hal itu pasal dia Krishna satu. <laughs> Jadi bawa judul nak ke sudu gemuk. Waram